চাচা এই ঘড়িটার নাম মানুষ না আচ্ছা, আচ্ছা এটা আপনি বানাইছেন আচ্ছা আপনি আচ্ছা, একটু দেখাইতেন কিভাবে এটা বানায় আচ্ছা, আচ্ছা আচ্ছা তারপরে এই ঘাটটা হ্যাঁ আচ্ছা ওই পিছন থেকে দেখাইলে ভালো দেখে আচ্ছা আচ্ছা আর প্রতিটি এক ফুট করে মানে হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা দূরত্ব থাকবে দূরত্ব থাকবে আর পাওয়ার দুই পাশে দিয়ে দুই দিয়ে তারপর আচ্ছা, এটা কি এটার মাপজোক কি মানে দুই পাশে সমান ওয়েট থাকতে হবে না হ্যাঁ, দুই পাশে সমান ওয়েট থাকতে হবে আচ্ছা আচ্ছা আর উপরে এটা কি ইয়া হ্যাঁ, পলি পেপার আচ্ছা ওই মাথার ওখানে কিভাবে বানাইছেন একটু মাথাটা যদি বুঝিয়ে দেন করে খারাপ একটা খারাপ ফসল আলাদা আচ্ছা, আচ্ছা। তারপরে আর এই যে উপরে যে মানে ইয়ে, এটা টেপ দিয়ে ডিজাইন করছেন নাকি হ্যাঁ এটা টেপ দিয়ে ডিজাইন করতে এটা চোখ বাড়াই দিটা লাগবে না দিটা লাগবে না গাল আচ্ছা আচ্ছা ও এটা মানে ইয়ে গলা পার কোনো মাপঝোক আছে নাকি হ্যাঁ গলা পার মানে বডির সাথে বডির সাথে আচ্ছা আচ্ছা বডি থেকে এই যে দেড় ফুট মানে নিচে থাকবে মানে বডি থেকে ছোট হবে ও আচ্ছা আচ্ছা

এদিকে আরো পিছনে নেছে এটা হ্যাঁ। Oh my god! না রে ভাই ডুবিস না এটি না ওড়ার কারণ নাকি বুক দেরিয়ে এলো মনে নাকি ছোট বড় হয়েছে না আচ্ছা আচ্ছা এটা কয় ফিট হয়েছে আট নয় ফিট না ছয় ও শেষ